স্বাগতম আপনাদের আপ বিডি চ্যানেলে আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা করব আমাদের অনেকের ব্যক্তিত্বের সাথে কণ্ঠ খাপ খেতে চায় না কিংবা কণ্ঠ তেমন একটা ভালো না কিন্তু আমরা সবাই চাই আমাদের কথাগুলো মানুষকে আকর্ষণ করুক তো যাদের এরকম ইচ্ছে আছে কিন্তু কণ্ঠ খুব একটা ভালো না তাদের জন্য আজকের এই ভিডিওটি সঠিক উচ্চারণে সঠিক শব্দে গুছিয়ে কথা বলা একটি আর্ট অন্যের কাছে নিজেকে আকর্ষণীয় এক্সট্রা অর্ডিনারি ব্যক্তিত্ব প্রকাশের মূল বিষয় আর্ট অফ স্পিকিং অর্থাৎ আকর্ষণীয় এবং হৃদয়গ্রাহী করে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা আপনি যতই জ্ঞান এবং বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হন না কেন আপনার ভাব বা ইচ্ছা অন্যকে অনুপ্রাণিত বা মোটিভেট করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত অন্যের উপলব্ধিতে স্পর্শ বা প্রবেশ করতে পারছে এবং এটি তখনই সম্ভব যখন আপনার ভাষা সঠিক শব্দে এবং উচ্চারণে বলতে পারবেন আজকের ভিডিওতে কিভাবে গলার কণ্ঠ সুন্দর করবেন এবং সুন্দর কণ্ঠের অধিকারী হওয়ার কার্যকরী কিছু থেরাপি সেই সাথে সঠিক খাদ্য গ্রহণ এবং গলার মাসেলের ক্ষতি হয় ওই সকল জিনিস ত্যাগ করা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমি বলতে পারি যদি আপনি এগুলো ফলো করেন তাহলে মানুষ মুগ্ধ হয়ে যেমন গান শোনে ঠিক তেমনি মানুষ মুগ্ধ হয়ে আপনার কথা শুনবে আর এটি সম্ভব শুধুমাত্র সঠিকভাবে কথা বলার মাধ্যমে অনেকে জিম করেন শরীরকে ঠিক রাখতে কিন্তু যদি আপনি একজন ইউটিউবার অ্যাক্টর সঙ্গীত শিল্পী কিংবা উপস্থাপক এর মধ্যে যাই হতে চান না কেন তখন আপনার বাচিক ভঙ্গি এবং ভোকাল কর্ডের সুস্থতা নিয়ে আপনাকে ভাবতে হবে সবার প্রথমে জেনে নিন দৈনন্দিন জীবনে আমরা যে স্বাভাবিকভাবে কথা বলি আগে সেই কথা বলার স্টাইল ঠিক করতে হবে আপনার পার্সোনালিটি ইমোশন প্রকাশিত হয় আপনার বলার ভঙ্গি এবং টোনের উপর আর এটাও জেনে নিন সফলতার বড় একটি বিষয় আপনার ভয়েস অর্থাৎ আপনি কি বলছেন তার চাইতে গুরুত্বপূর্ণ কিভাবে বলছেন আপনার কথার উচ্চারণ তরঙ্গ অন্যের কানের পর্দায় কোন স্পন্দনে পৌঁছাচ্ছে তা গুরুত্বপূর্ণ কোন শব্দের পর থামতে হবে কোন শব্দটি টেনে বলতে হবে কোন শব্দের উপর জোর দিতে হবে সেটি রপ্ত করতে পারলেই ভাবকে সঠিকভাবে বোঝানো সম্ভব ফর এক্সাম্পল এই কথাগুলো খেয়াল করুন যদি আমি কয়েকটা বাক্যে এভাবে কথা বলি অবসর সময় আপনি কি করেন অবসর সময় আমি নিজের পরিবারের সাথে থাকি দেন তাদের সাথে গল্প করি ইউনো মাঝে মাঝে তাদেরকে নিয়ে ঘুরতে যাই সবাইকে নিয়ে অনেক ভালো সময় কাটে এটার সাথে এটার কম্পেয়ার করুন অবসর সময় আপনি কি করেন অবসর সময় আমি নিজের পরিবারের সাথে থাকি তাদের সাথে গল্প করি মাঝে মাঝে তাদেরকে নিয়ে ঘুরতে যাই সবাইকে নিয়ে খুব ভালো সময় কাটে দ্বিতীয় ভাষণ কথাগুলো অনেক শর্ট কিন্তু ইনফরমেশনগুলো সেম এটা শুনতে অনেকটা কনফিডেন্স আর সেন্সিয়ার লাগছে এর মধ্যে এখনও একটা জিনিসের কমতি আছে আর সেটা হলো পজেস একভাবে বলার থেকে একটু থেমে বলুন যেমন সেম কথাগুলো যদি এভাবে বলি অবসর সময় আপনি কি করেন অবসর সময়ে আমি নিজের পরিবারের সাথে থাকি তাদের সাথে গল্প করি মাঝে মাঝে তাদেরকে সাথে নিয়ে ঘুরতে যাই সবাইকে নিয়ে খুব ভালো সময় কাটে এই হলো পার্থক্য আপনি যদি আপনার কথাকে সুন্দর করতে চান তাহলে থেমে বলুন আর সঠিক জায়গায় থামুন যখন আপনি কারোর সাথে কথা বলবেন তখন চেষ্টা করুন আনইম্পর্টেন্স ওয়ার্ডগুলো সরিয়ে ফেলতে যেমন আ হুম ইউনো কিছু লোক ঠিক আছে ওয়ার্ড বেশি বলে আবার কিছু লোক কথার মধ্যে মনে করেন ওয়ার্ড বেশি বলে এগুলো বলার কোনো অর্থ নেই বরং একটা সময় আপনার উপর সবাই বিরক্ত হবে দ্বিতীয়তে হলো যাদের কণ্ঠতে নাকেশ্বর আসে এটা বিরক্তকর মনে হয় কথা বলতে হবে পেট থেকে নাক থেকে নয় আপনি যদি শুধু নাক থেকে আওয়াজ করেন তাহলে আপনার কণ্ঠ খুবই অট শোনা যাবে কিন্তু যখন আপনি পেট থেকে বলবেন তখন আপনার কণ্ঠ শুনতে ডিপ লাগবে তো এর জন্য আপনার গলার মধ্যে যে ইকুইপমেন্ট রয়েছে সেটাকে ব্যবহার করতে শিখতে হবে আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি এখন আমি আমার নাক থেকে কথা বলছি এখন আমি আমার পুরো বডিকে ব্যবহার করে কথা বলছি এখানে পার্থক্য হলো যখন আমি নাক থেকে বলেছি তখন আমার আওয়াজ একটি ছোট জায়গা থেকে বের হয়েছে আর এটা শুনতেও অনেকটা অড লাগছে কিন্তু যখন আমি নর্মালি বলেছি তখন আমার কথাগুলো ডিপ শোনা যাচ্ছিল যোগব্যায়াম এর জন্য অনেক উপকারী প্রথমে হাঁটু গেড়ে বসে পড়ুন তারপর দুই হাত হাঁটুর উপরে রাখুন প্রথমে জোরে নিঃশ্বাস নিন যখন নিঃশ্বাস নিবেন তখন আপনার কাঁধ যেন এক জায়গায় থাকে আর পেট যেন এক্সপ্যান্ড করে এবার নিঃশ্বাস ছাড়ার সময় মুখ দিয়ে এরকম শব্দ করতে করতে এবং আস্তে আস্তে ছাড়বেন এভাবে মোট দশ বার করবেন এটি ধীরে ধীরে আপনার নাকে বলা স্বরকে ঠিক করে গলার ভেতর থেকে ডিপ সাউন্ড বের করতে সাহায্য করবে এছাড়াও নিজের স্বরকে সাবলীল আর সুন্দর করতে আরও একটি ব্যায়াম আছে সেটি হলো ডগ ব্রেথিং এক্সারসাইজ যদি আপনি একজন ভয়েস আর্টিস্ট হতে চান তাহলে আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম এটি একজন ভয়েস আর্টিস্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোলে রাখা আপনার শ্বাস কন্ট্রোলে থাকার মানে আপনার চিন্তা কন্ট্রোলে থাকবে গলার কণ্ঠ সুন্দর করতে এই এক্সারসাইজটি খুবই কার্যকরী এটি আপনার শ্বাসকে ধরে রাখবে সেই সাথে গলার কণ্ঠস্বরকে ভারী এবং সুমধুর করতে সাহায্য করবে কিছু মানুষ আছে যারা প্রথমে হাই ভোকালে কথা বললেও শেষের দিকে ভোকাল লো হয়ে যায় এই ব্যায়ামটি আপনার কথা বলার শেষ শব্দটি পর্যন্ত স্পষ্ট শোনাতে সাহায্য করবে সবার প্রথমে এভাবে আসন নিয়ে বসুন গলা যতটা সম্ভব হা করুন আপনার পেট স্বাভাবিক থাকবে এরপর আপনার পেটের উপরে যে কোনো একটি হাত দিয়ে ঠিক এভাবে করুন এভাবে প্রতিদিন অন্তত দুই মিনিট করুন এর ফলে আপনি যে গলা থেকে বলছেন সেটা ধীরে ধীরে ভেতর থেকে বলা শুরু করবেন এখন চলুন জেনে নেই কিছু খাদ্যাভ্যাস যেগুলো আপনার কণ্ঠ সুন্দর করতে সাহায্য করবে কণ্ঠ সুন্দর করতে প্রাচীনকাল থেকেই মানুষ লবঙ্গ খেয়ে আসছে রাতে ঘুমানোর আগে লবঙ্গ চিবিয়ে ঘুমিয়ে পড়বেন কণ্ঠ সুন্দর করতে যষ্টিমধুর জুড়ি মেলা ভার যষ্টিমধু কণ্ঠ পরিষ্কারক এছাড়াও কণ্ঠকে শ্রুতি মধুর করে এরপরে রয়েছে আদার ব্যবহার গলার কণ্ঠ সুন্দর রাখতে আদার রসের সঙ্গে মধুর মিশ্রণ দারুণ উপকারী প্রতিদিন সকালে আদার রসের সঙ্গে মধু মিশিয়ে পান করলে সারাদিনের জন্য উপকার পাওয়া যাবে এছাড়াও এগুলোর পাশাপাশি লবণ পানিতে গার্গল করতে পারেন সেই সাথে প্রতিদিন প্রচুর পানি পান করুন এবং ধূমপান এড়িয়ে চলুন মনে রাখবেন এগুলো একবার করলে যে আপনার কণ্ঠ সুন্দর হয়ে যাবে বিষয়টা এমন না কিন্তু যদি আপনি প্রচুর প্র্যাকটিস করেন তাহলে আপনি আপনার কণ্ঠকে ফুল পটেন্সিয়াল পর্যন্ত ইউজ করতে পারবেন এভাবে কিছু অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের কথা এবং কণ্ঠকে সুন্দর করতে পারি কণ্ঠের মাধুর্যতা দিয়ে মানুষকে আকৃষ্ট ও মোহিত করতে পারি আর জয় করতে পারি স্বপ্নের বিশ্বকে সুস্থ থাকুক আমাদের কণ্ঠ এবং সুন্দর হোক সবার কথা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনি হয়তো বিশ্বাস করেন স্ট্রেট আপ বিডি তাদের জন্য যারা নিজের জীবনের উন্নতি সাধন করতে চায় আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং